অ অয়ে অজগর অজগরটি আসছে তেরে আ আয়ে আম আমটি আমি খাবো পেরে হস্যই হস্যয়ে ইঁদুর ইঁদুর দেখো মাটি খোরে দীর্ঘই দীর্ঘয়ে ইগল ঈশানখানে ইগল ওড়ে হসু হসুতে উট উট পাখি মুখ উঠিয়ে চলে দীর্ঘ দীর্ঘতে উষা উষার উদয় পূর্বাচলে